পাষাণ বন্ধুরে বড় ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া পাশান বন্ধুরা করো বাই আলামিন সং দুর্মুর বাজার ছাড়ে মধুমাখা হাসি দিয়া বুকে ধর তুলিয়া মন মিউজিক বাই আলামিন সাউন্ড দুর্মুট বাজার করতাম না তবে চরণ আলামিন সাউন্ড দুরমুট বাজার